দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো যুদ্ধের চেয়ে চার গুণ বেশি মার্কিন সেনা মারা গেছে আত্মহত্যায় এরপরেই জানিয়ে দিব মার্কিন বাহিনীকে পাকিস্তানে ঘাঁটি গড়তে দেওয়া হবে না বলছে ইমরান খান আরও জানিয়ে দিব মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে জান্তা বিরোধী সংঘর্ষে নিহত ছয় আরও থাকছে যুক্তরাষ্ট্রের স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না এবার মুখ খুললেন কিমের বোন এরপরেই জানিয়ে দিব আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে তাড়াহুড়ো চায় না যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দিব উইঘুর ইস্যুতে চীনের নিন্দা করতে অস্বীকৃতি জানালেন ইমরান খান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 যুদ্ধের চেয়ে চার গুণ বেশি মার্কিন সেনা মারা গেছে আত্মহত্যায় দুই সালের এগারোই সেপ্টেম্বরের পর থেকে কথিত সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের নাম দেশে দেশে আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত যত মার্কিন সেনা যুদ্ধের কারণে মারা গেছে তার চেয়ে চার গুণ সেনা মারা গেছে আত্মহত্যার মাধ্যমে সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক নতুন গবেষণা রিপোর্টে এমনটাই উঠে এসেছে গতকাল সোমবার কস্ট অব ওয়ার প্রজেক্ট নামে একটি সংস্থা এ রিপোর্টে প্রকাশ করেছে এতে বলা হয়েছে প্রায় তিরিশ হাজার একশো সাতাত্তর জন পক্ষাঘাতগ্রস্ত মার্কিন নিয়মিত এবং যুদ্ধ ফেরত সেনা আত্মহত্যা করেছে যেখানে যুদ্ধের কারণে মারা গেছে সাত হাজার সাতান্ন জন সেনা মার্কিন সেনা মৃত্যুর এই হারের চেয়ে আত্মহত্যায় মার্কিন সেনা নিহতের সংখ্যা চার দশমিক আঠাশ ভাগ বেশি মার্কিন সেনা মৃত্যুর এই হারের চেয়ে আত্মহত্যায় মার্কিন সেনা নিহতের সংখ্যা চার দশমিক আঠাশ ভাগ বেশি এই রিপোর্টের সত্যতা স্বীকার করে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেছেন আমাদের সামরিক বিভাগের লোকজনের স্বাস্থ্য নিরাপত্তা এবং কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার পায় আত্মহত্যার মধ্য দিয়ে প্রতিটি মৃত্যুর ঘটনা দুঃখজনক সময়ের পরিক্রমায় যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে সমাজে যা ঘটছে তা থেকে আমাদের সেনা সদস্যরা মুক্ত নয় পার্টস টুডে মার্কিন বাহিনী পাকিস্তানে ঘাঁটি গড়তে দেওয়া হবে না বলছে ইমরান খান প্রতিবেশী আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেছেন পাকিস্তানের ভেতরে আমেরিকাকে সামরিক ঘাঁটি করতে দিয়ে পাক সরকার আরেকবার ভুল করবে না দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক এক খোলা কলামে ইমরান খান এসব কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন আফগান যুদ্ধের কারণে পাকিস্তানকে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে তবে অতি রাজনীতির ভুল থেকে ইসলামাবাদ অনেক কিছু শিখেছে দ্বন্দ্ব সংঘাত এড়ানোর জন্য পাকিস্তান থেকে আমেরিকার ঘাঁটি প্রত্যাহার করে নিতে হবে পক্ষান্তরে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমেরিকার সঙ্গী হতে প্রস্তুত রয়েছে পাকিস্তান পাক প্রধানমন্ত্রী স্বীকার করেন আফগান যুদ্ধে আমেরিকার পক্ষ নিয়ে পাকিস্তান অনেক বড় ভুল করছে তবে ওই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছে ইমরান খান বলেন ইতিহাস সাক্ষ্য দেয় আফগান জাতিকে বাইরের কেউ কখনো নিয়ন্ত্রণ করতে পারেনি আফগানিস্তান থেকে যখন আমেরিকা ও তার ন্যাটো মিত্ররা সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে তখন ইমরান খান ওয়াশিংটন পোস্টে এই কলাম লিখলেন সূত্রপাট স্টোরে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে জান্তা বিরোধীদের সংঘর্ষে নিহত ছয় মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে জান্তা বিরোধীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে জান্তা বিরোধীদের চারজন ও সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন আজ মঙ্গলবার সকালে দেশটির মান্দালয়ের চান মাথারসি শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে জান্তার তথ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয় চান মাথারসি শহরে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনার সময় ছোট অস্ত্র থেকে গুলি ও গ্রেনেড হামলার মুখে পড়ে এ অভিযানে দুজন সেনা নিহত নিহত হন এছাড়া অন্তত দশজন আহত হন এই ঘটনায় চারজন সন্ত্রাসী নিহত হয়েছেন এছাড়া অস্ত্র গোলা বারুদ সহ আটজনকে আটক করা হয়েছে রাজনৈতিক বন্দীদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন বলেছে মিয়ানমারে ফেব্রুয়ারির পর থেকে এ পর্যন্ত পুলিশের গুলিতে কমপক্ষে আটশো জন বিক্ষোভকারী নিহত হয়েছেন সূত্র দ্য হিন্দু যুক্তরাষ্ট্রের স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না এবার মুখ খুললেন কিমের বোন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনায় বসবে না উত্তর কোরিয়া দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং এমনটাই জানিয়েছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের আলোচনার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না তারা আলোচনায় বসার অনর্থক চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়া কিম ইয়ো জং এসব মন্তব্য করেছেন জ্যাক সুলিভান দাবি করেন উত্তর কোরিয়ার নেতার পক্ষ থেকে কূটনৈতিক পন্থার বিষয়ে খুবই আকর্ষণীয় ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর আগে কিম জং উন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন শুধু আলোচনা নয় যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতেও প্রস্তুত তিনি জো বাইডেন ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রকে নিয়ে এটাই কিম জং উনের প্রথম মন্তব্য সূত্র পার্টস টুডে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে তাড়াহুড়ো চায় না যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করে আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা সরিয়ে নিতে যাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র কাবুল পরিস্থিতির ওপর নির্ভর করে সেনা প্রত্যাহারে আরও ধীর গতি আনতে চায় দেশটি সোমবার এমনটা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন ক্রিবি পেন্টাগন মুখপাত্র বলেন সম্প্রতি আফগানিস্তানে তালেবানের সহিংসতা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র তবে কাবুল থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারে জো বাইডেন যে তারিখ নির্ধারণ করেছেন তা ঠিক থাকবে বলেও জানান তিনি চলতি বছরের এগারোই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবছরে এগারোই সেপ্টেম্বর হবে টুইন টাওয়ার হামলার ২০ বছর জন কিরবি বলেন সম্প্রতি আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতিতে পরিবর্তন এসেছে তালেবানরা নিজেদের পেশা শক্তির প্রমাণ দিতে বিভিন্ন প্রদেশে বারবার হামলা চালাচ্ছে এতে প্রাণ হারাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বহু সাধারণ মানুষ কাবুলের সার্বিক নিরাপত্তার বিষয়গুলো যুক্তরাষ্ট্র খেয়াল রাখছে বলে মন্তব্য করেন পেন্টাগন মুখপাত্র জন কির্বি জানান আফগানিস্তানের তৃণমূল পর্যায়ের নিরাপত্তায় বিষয়ের খোঁজ রাখছে পেন্টাগন দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নিলেও যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান কির্বি এদিকে গত দুদিনে আফগানিস্তানে তালেবানের সঙ্গে সংঘর্ষে উনত্রিশ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন দেশের চারটি প্রদেশে তালেবানের হামলায় হতাহতের ঘটনা ঘটে আফগানিস্তানের বালক কান্দাহোর তাখার ও কাপিসা প্রদেশে আক্রমণাত্মক হয়ে উঠেছে তালেবান আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে রোববার দেশটির উত্তর পূর্ব প্রদেশ তাখারে তালেবানের হামলায় তিন পুলিশ ও ছয় আফগান সেনা সদস্য নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও চারজন এছাড়া কাফিসা প্রদেশে তালেবানের হামলায় নিহত হয়েছেন আট নিরাপত্তা কর্মী বালকের হেওয়াত জেলায় নিহত হয়েছেন আরও পাঁচজন কান্দাহরে প্রাণ হারিয়েছেন সাত নিরাপত্তা সদস্য গত দুদিন এসব সংঘর্ষে তালেবানও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তালেবানের পক্ষ থেকে নিজেদের হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি চলতি বছরের পহেলা মে থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে এখনও পর্যন্ত নিজেদের ৪৫ শতাংশ সেনা প্রত্যাহার করেছে দেশটি আগামী এগারোই সেপ্টেম্বরের মধ্যে বাকি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুই সাল থেকে চলা যুদ্ধ সংঘাতে এখনও পর্যন্ত চৌষট্টি হাজারের বেশি আফগান সেনা ও পুলিশ নিহত হয়েছেন প্রাণ হারিয়েছে চল্লিশ হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে প্রায় সাড়ে তিন হাজার বিদেশি সেনা সূত্র এনডিটিভি উইঘুর ইস্যুতে চীনের নিন্দা করতে অস্বীকৃতি জানালেন ইমরান খান চীনের জিংজিয়াং এর উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চীন সরকারের মানবতা বিরোধী অপরাধের নিন্দা করতে অস্বীকৃতি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান উইঘুরদের ওপর চীনের নিপীড়ন বিষয়ে প্রকাশিত বিভিন্ন খবর সম্পর্কে ইমরান খানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন চীন অন্যতম বড় বন্ধু হিসেবে আমাদের সবচেয়ে কঠিন সময়ে পাশে ছিল এবং জিংজিয়াং বিষয়ে এর সঙ্গে যে কোনো সংলাপ রুদ্ধদ্বারে অনুষ্ঠিত হবে রোববার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে জিনজিয়াং গত কয়েক বছরে বিশ লাখ উইঘুরদের বন্দি শিবিরে প্রেরণ করেছে অতীতে আটককৃত অনেক উইঘুর অভিযোগ করেছেন যে তাদেরকে শারীরিক নির্যাতন এমনকি জোর করে বন্ধা করা হয়েছে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু ইউরোপীয় দেশের সরকার জিংজিয়াংয়ের চীনের কর্মকাণ্ডকে সম্প্রতি গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে তবে ইসলামাবাদ ও বেইজিং উভয়ের উইঘুর মুসলিমদের ওপর নিপীড়নের কথা অস্বীকার করে আসছে সাক্ষাৎকারে ইমরান খান বলেন তারা যেভাবে চলছে সেটাকে আমরা শ্রদ্ধা করি এটা কেন পশ্চিমা দেশগুলোর জন্য এত বড় ইস্যু কেন কাশ্মীর কাশ্মীরের জনগণকে উপেক্ষা করা হয় এটি আরও বেশি প্রাসঙ্গিক তিনি আরও বলেন আমি সারা বিশ্বের দিকেই তাকাই ফিলিস্তিন লিবিয়া সোমালিয়া সিরিয়া আফগানিস্তানে কি হচ্ছে আমি কি সব কিছু নিয়েই কথা বলবো উল্লেখ্য চীনের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বের ইতিহাস রয়েছে দেশটির অন্যতম বাণিজ্যিক অংশীদারও চীন বিশেষ করে প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈশ্বিক বেল্ট ও সড়ক তৈরির উদ্বেগে পাকিস্তানের অবকাঠামো খাতে চীনের অর্থায়নের ফলে দেশটি ব্যাপকভাবে উপকৃত হয়েছে গত বছরের অক্টোবরে মুসলিম দেশগুলোর উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখেছিলেন ইমরান খান সেখানে তিনি পশ্চিমাদের ক্রমবর্ধমান ইসলামাভীতির বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তবে ইমরান খানের পক্ষ থেকে জিংজিয়াং এর চীনের কর্মকাণ্ড অস্বীকারের এটি প্রথম নজির নয় দুই সালের মার্চে তিনি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন উইঘুরদের ওপর চীন সরকারের নিপীড়নের অভিযোগের বিষয়ে তিনি বেশি কিছু জানেন না কানাডায় পড়ে ছায় আদিবাসীদের দুই ঐতিহাসিক গির্জা কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে আদিবাসী সম্প্রদায়ের দুটি ক্যাথলিক গির্জা অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেছে এ ঘটনাকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করেছে পুলিশ খবর বিবিসির সেক্রেট হার্ট গির্জা ও সেন্ট গেগ্রেস গির্জা নামে দুটি গির্জায় সোমবার শেষ রাতে প্রায় একই সময়ে আগুন লাগে এদিন ছিল কানাডার জাতীয় আদিবাসী জনগোষ্ঠী দিবস দুটি গির্জাই একশো বছরের বেশি পুরনো এক দমকল কর্মকর্তা জানান আগুনে ধরনের তরল ধার্য পদার্থ ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে পেন্টিকটন ইন্ডিয়ান ব্রান্ড রিজার্ভ ও অস উইস ইন্ডিয়ান ব্রান্ড রিজার্ভে ঘটনা দুটি ঘটেছে ব্রান্ড হল কানাডায় আদিবাসীদের দ্বারা পরিচালিত বিশেষ প্রশাসনিক ইউনিট উপরোক্ত দুটি ব্রান্ডই ক্যামলোপস থেকে একশো কিলোমিটার দূরে যেখানে গত মাসে দুইশো পনেরোটি শিশুর দেহবশেষ উদ্ধার করা হয়েছে পেন্টিকটন পুলিশের এক কর্মকর্তা সোমবার স্থানীয় সময় রাত একটার দিকে সেক্রেট হার্ট গির্জায় আগুন দেখতে পান কিন্তু তিনি যখন সেখানে পৌঁছান ততক্ষণে আগুনে পুরো ধ্বংস হয়ে যায় গির্জাটি রাত তিনটা দশ মিনিটের দিকে অলিভার শহরের পুলিশ সেন্ট গেগোরিস গির্জাতেও অগ্নিকাণ্ড হয়েছে বলে রিপোর্ট করে অগ্নিকাণ্ডে দুটি ঐতিহাসিক স্থাপত্যই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে অলিভার দমকল বিভাগের প্রধান বব গ্রাহাম বলেন ঘটনাস্থল ও আশপাশ দেখে আমাদের ধারণা হচ্ছে একটি তরল ধার্য পদার্থ ব্যবহার করা হয়েছে তিনি আরও বলেন প্রাথমিক ধারণা হলো আগুন লাগানো হয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের মুখপাত্র সার্জেন্ট জেসন বাইডা বলেন এটি ইচ্ছাকৃত অগ্নিকাণ্ড এমনটা ধরে আমাদের তদন্ত আগাবে আর সিএমপি সম্ভাব্য সকল উদ্দেশ্যের সন্ধান করবে এবং আমাদের তদন্তের জন্য সকল তথ্য প্রমাণ বিবেচনায় নেওয়া হবে